আসসালামু আলাইকুম বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আপনাদের একটা অনেক সুন্দর একটা অফার নিয়ে আসছি আপনাদেরকে একটা গ্রুপে আমি জয়েন করার জন্য অনুরোধ করব যে গ্রুপ থেকে আপনারা ওই অল্প টাকাতে আপনারা মানে অনেক মিনিট অনেক এমবি যেমন নাকি একটা সাপোজ একটা বলি এক হাজার মিনিট ছয়শো ষাট টাকা যেটা এটা আজকে অফার আছে আপনার চারশো পঞ্চাশ টাকা তাহলে আপনি হিসাব করেন আপনি কয় টাকা কম পেতেছেন প্রায় একশো চুয়ান্ন টাকা কম পেতেছেন এরকম অফার নিতে আপনি ওই গ্রুপে জয়েন হয়ে ওই গ্রুপের নম্বর দেওয়া থাকবে আর প্রতিদিন অফার দেওয়া দিতে দেওয়া থাকবে আপনি চাইলে ওই গ্রুপ থেকে আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত ওই যে অফারগুলো দিবে অফারগুলো আপনি ওই নম্বরে আপনি সেন্ড মনি করে আপনি ওই রিচার্জ করে নিতে পারবেন যে কোনো সময় আপনি যে কোনো সময় যখন দিবেন তখন আপনি অফারগুলো পাবেন আর আপনি অফারগুলো যখন পাবেন আপনার অফার যদি না যায় আপনি আমাকে স্ক্রিনশট মারে পাঠাবেন ভাই আমার অফারটা আসে নাই দেখেন আমার ব্যালেন্স জিরো জিরো এত এত দেখাচ্ছে হ্যাঁ ওকে আপনাকে সাথে সাথে টাকা রিটার্ন দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট ভাই বিশ্বাস করেন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দেওয়া হবে আর যদি আপনার মনের মধ্যে বিশ্বাসটা না আসে তাহলে ভাইয়া দয়া করে ওই গ্রুপেও জয়েন হওয়ার দরকার নেই তবে গ্রুপে জয়েন হয়ে থাকলেও তারপরেও আপনি দেখতে পারবেন কীরকম কীরকম সুবিধা আছে ওই গ্রুপে আমি আপনাদেরকে গ্রুপে একটুখানি যাই দেখাই আজকে এই গ্রুপে দেখেন গ্রুপের নাম হচ্ছে সকল সিমের অফার দেখেন আজকে গ্রামীণ ফোনে আপনি পাইতেছেন গ্রামীণ পুনে এক হাজার মিনিট গ্রুপে গ্রুপে এক হাজার মিনিট এক হাজার মিনিট কোনো চেক হবে না মানে সব সিমেই যাবে এক হাজার মিনিট অফার মূল্য চারশো ষাট টাকা হ্যাঁ আবার এয়ারটেলের তিরিশ পঁয়ত্রিশ জিবি আটশো নশো মিনিট অফার মূল্য আটশোশো বিশ টাকা যেটা অফার মূল্য মনে হয় পাঁচশো আটানব্বই টাকা জানি নাকি আরও বেশি জানি না শিওর আমার মনে নাই এরকম দেখেন প্রয়োজন হলে কল করেন এই নম্বরে বিদ্রোহ আগে টাকা পরে পরে অফার পাবেন অফার না গেলে সাথে সাথে আপনার টাকা রিটার্ন দেওয়া হবে ইনশাল্লাহ মানে আল্লাহর নাম নিচে মানে অবশ্যই সে মুসলিম সে দিবেই দিবে ওকে এই ভিডিওটা আপনাদেরকে এই গ্রুপে জয়েন হবে আরও আমি আপনাদেরকে এখানে আরও দুই তিনটা গ্রুপ দেব দুই তিনটা গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নিয়ে আপনারা ওই গ্রুপ থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ ওকে আমি আপনাদেরকে আজকে এই পর্যন্ত বললাম যদি আপনাদের ভালো লাগে আপনারা দয়া করে গ্রুপে জয়েন হয়ে নেবেন গ্রুপে জয়েন হলে আমার মতে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি লাভবান হবেন আপনার আর সাতশো ছেচল্লিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এত টাকা খরচ করে আপনার এমবি মিনিট এগুলো নেওয়া লাগবে না আপনি অন্তত কম টাকা কমপক্ষে ছয় দুইশো টাকা কম দেড়শো টাকা একশো বিশ টাকা একশো প্লাস কম টাকা দিয়ে আপনি কি করতে পারবেন অফারগুলো নিতে পারবেন আরও কম দামের অফার আসে প্রায় সময় আপনি চাইলে অফারগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনি এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারবেন আরও কয়েকটা গ্রুপ আমি আপনাদেরকে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওদের মেসেঞ্জার গ্রুপ আছে তারপর ফেসবুক গ্রুপ আছে আমি আপনাদের সব গ্রুপে দেব আর সব গ্রুপে অফারটিকে এগুলো দেওয়া লাগবে মনে করেন অনেকে টেলিগ্রাম চ্যানেল চালায় না ওদের জন্য হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওরা এগুলো দেখতে পারেন যারা টেলিগ্রাম চ্যানেল চালায় তারা টেলিগ্রামে এরকম আর কি ওকে বিওয়াস বিশেষ করে আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের কোনো উপকার আসলে আপনি আমার চ্যানেলে একটা আমার ভিডিওতে একটা লাইক দিবেন একটা নাইস ভিডিও গুড ভিডিও বলে কমেন্ট দিবেন আর আপনি চাইলে আমার চ্যানেলটাকে যদি আপনি যদি পরবর্তী ভিডিও পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আপনি বেলাকনটা মাথায় রাখবেন যাতে আপনি আমার পরবর্তী ভিডিও পেলে আপনি ফার্স্ট পেয়ে যান ওকে আসসালামু আলাইকুম ভাইয়া দোয়া করবেন সবাই আমার জন্য আমি একটু শরীরে ক্লান্ত শরীর একটু হালকা অসুস্থ আছি